হাই ফ্রেন্ডস আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো কবিগুরুকে প্রণাম জানিয়ে এই প্রলাপটা শুরু করছি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই জানবেন ফুল তুলেছি তুলেছি দোলা বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের গলা মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলা বাজিয়ে বাসি গান গেয়েছি পুরানো সে দিনের কথা ভুলবে কিরে সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় পুরানো সে দিনের কথা ভুল y volar.